মোরেকুশে গ্রন্থমেলা দু হাজার বিশ উপলক্ষে ইভেন্ট টোয়েন্টি ফোরের বিশেষ আয়োজন বই কথায় আপনাদেরকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি তানবির সিদ্দিক টিপু আমার সাথে আছে তরুণ লেখক তৈমুর রহমান মৃধা কেমন আছেন জি ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি আপনার হাতে একটা বই দেখতে পাচ্ছি যে অন্তিম অভিমান যেটি আমার প্রথম বই এবং এটি গল্প গ্রন্থ আচ্ছা এই বইয়ের বিষয়বস্তু কি যে এটি মোট দশটি গল্পের সংকলন এখানে দশটি গল্পের মধ্যে অন্তিম অভিমান নাম গল্প এবং এটি আমার ব্যক্তিগতভাবে প্রিয় এখানে আরও নয়টি গল্প রয়েছে যেমন অমানুষের মানবতা সুধিতা হাড় অশনি সবুজ সংকেত ইত্যাদি এবং এটা আসলে একজন মধ্যবিত্ত স্টুডেন্টের কথা অর্থাৎ তার হল জীবন বিশ্ববিদ্যালয় জীবন এছাড়া আমি আমার পূর্বপুরুষের কাছে যে মুক্তিযুদ্ধের কথা শুনেছি সে মুক্তিযুদ্ধের ঘটনা আমি এখানে লেখার চেষ্টা করেছি কখনো বা আমি কল্পবিজ্ঞানে বিপ্লব ঘটানোর চেষ্টা করেছি এটা সায়েন্স ফিকশনও এখানে পাবেন এরকম ব্যতিক্রমধর্মী নয়টি গল্পের সংকলন আমার অন্তিম অভিমান বইটি এবং এটি আমার প্রথম বই